নমস্কার বন্ধুরা আশা করছি সকালে ভালো আছো সুস্থ আছো তো চলে এসছে আরও একটি ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটি রাজ্যের কৃষি দপ্তরে কর্মী নিয়োগের ওপরে তো রাজ্যের কৃষি দপ্তরে প্রচুর কর্মী নিয়োগ হবে যার এইট পাশে তোমরা আবেদন করতে পারবে এবং যার কোনো রকম লিখিত পরীক্ষা হবে না কোনো রকম লিখিত পরীক্ষা ছাড়াই তোমরা এখানে আবেদন করতে পারবে বা এই নিয়োগটা হবে তো কিভাবে নিয়োগ হবে কোথায় নিয়োগ হবে শিক্ষাগত যোগ্যতাই বা কী থাকবে সম্পূর্ণরূপে এই ভিডিওটিতে আমি জানাবো তো সকলের কাছে রিকোয়েস্ট থাকবে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আর এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো না তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও যাতে চাকরি সংক্রান্ত সমস্ত আপডেটগুলি তোমরা সবার আগে পেয়ে যাও তো ভিডিওটি শুরু করা যাক তো দেখতে পাচ্ছ আমি অফিসিয়াল নোটিশে আমি চলে এসেছি নোটিশটি প্রকাশিত হয়েছে আইসিএআর তোমরা দেখতে পাচ্ছ আইসিএআর এই জায়গা থেকে নোটিশটি প্রকাশিত হয়েছে ওয়াক ইন ইন্টারভিউয়ের মাধ্যমে এই নিয়োগটি হবে তাহলে ওয়াক ইন ইন্টারভিউয়ের মাধ্যমে তোমাদের এখানে নিয়োগ করা হবে তোমরা এখানে দেখতে পাচ্ছ a walk in interview included a practical test for selection of skill nursery worker contractual basis under project তোমরা এখানে দেখতে পারলে যে এটা কন্ট্যাকচুয়াল বেসিসে তোমাদের নিয়োগ করা হবে আর এটা নিয়োগ হবে জলপাইগুড়িতে তো কোথায় নিয়োগ হবে এটা জলপাইগুড়িতে নিয়োগ হবে তোমরা এখানে দেখতে পাচ্ছ place of the work Jalpaiguri তাহলে জলপাইগুড়িতে তোমাদের নিয়োগ হবে যার পোস্ট হচ্ছে একটি নেম অফ দ্য পোস্ট তোমরা দেখতে পাচ্ছ একটি শিক্ষাগত যোগ্যতা যদি শিক্ষাগত যোগ্যতা তোমরা দেখতে পাচ্ছ এখানে শিক্ষাগত যোগ্যতা এইট পাস এইট পাস হলে তোমরা এখানে আবেদন করতে পারবে তো শিক্ষাগত যোগ্যতা তোমাদের এইট পাস হলে আবেদন করতে পারবে এছাড়াও যদি তোমাদের কোনো অভিজ্ঞতা থাকে তাহলেও তোমরা আবেদন করতে পারো তাহলে একটা তোমরা অগ্রাধিকার পাবে যদি তোমাদের কোনো অভিজ্ঞতা না থাকে তাহলেও কোনো অসুবিধা নেই তোমরা আবেদন করতে পারবে তোমাদের স্যালারি দেওয়া হবে তোমার এখানে দেখতে পাচ্ছ স্যালারি হচ্ছে বারো হাজার টাকা পার মান্থ অর্থাৎ তোমাদের প্রতি মাসে বারো হাজার টাকা করে দেওয়া হবে তোমাদের কিন্তু এখানে দু বছরের জন্য এই কন্ট্রাকচুয়ালভাবে তোমাদেরকে কাজে নেওয়া হবে তোমাদেরকে দু বছরের জন্য কাজে নেওয়া হবে দেখতে পাচ্ছ টু ইয়ার্স তো এই দু বছরের জন্য তোমাদের কাজে নেওয়া হবে আর তোমাদের প্রতি মাসে বারো হাজার টাকা করে বেতন দেওয়া হবে এসসি এসটি ওবিসিদের জন্য একটু বয়সের ছাড় থাকবে তোমরা দেখতে পাচ্ছ তিরিশ বছর পর্যন্ত এখানে তোমরা আবেদন করতে পারবে এজ লিমিট দেখতে পাচ্ছ তিরিশ বছর কিন্তু তাছাড়াও SC ST OBC SC ST OBC ক্যান্ডিডেটের জন্য অবশ্যই বয়সের ছাড় থাকবে তো তোমরা এখানে দেখতে পেলে যে এইট পাস হলেই তোমরা আবেদন করতে পারবে কোনো রকম লিখিত পরীক্ষা ছাড়াই কোনো রকম ফর্ম অনলাইন আবেদন ছাড়াই সরাসরি ওয়াক ইন ইন্টারভিউয়ের মাধ্যমে এই ডেটে অর্থাৎ উনত্রিশ ছয় দু হাজার বাইশে নটা তিরিশ মিনিটে তোমরা এই ঠিকানায় জলপাইগুড়ির এই ঠিকানায় তোমরা চলে যাবে সরাসরি তোমাদের ওয়াক ইন ইন্টারভিউয়ের মাধ্যমে তোমাদের নিয়োগ করা হবে যদি তোমাদের ভালো লাগে তোমরা অবশ্যই ওয়াক ইন ইন্টারভিউয়ে গিয়ে তোমরা আবেদন করতে পারো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দিও এবং কমেন্ট করে জানিও কেমন লাগলো এবং ভিডিওটি শেয়ার করে দিও আর ভিডিওটিতে যারা নতুন আছে তাদের অবশ্যই ভিডিওটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ থাকবে তো আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করলাম দেখা হবে পরে একটি কোনো নতুন ভিডিওতে ততক্ষণে তোমরা ভালো থাকো সুস্থ থাকো